سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায় যত্ন করতে না চায় মূল্যায়ন করতে না চায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমরা আজকে জানব জোরে সোরে বলেন ইনশাআল্লাহ এটা অনেক অনেক জরুরি বিষয় আলোচনাটা শুরু করার পূর্বে প্রথমে একটা হাদিস শেয়ার করতে চাই ভালো করে শোনেন عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك ওয়াহসিন ইলামান ইলাইক ওয়াফু আম্মান দলামাক ইসলাম যে কত সুন্দর অগ্রিম সকলেই পড়েন সুহান আল্লাহ ইসলাম যে কত সুন্দর ইসলাম বলে জবাব সে তোড়ে আপুস সে জোর জব কি হক মার দে আপুস কি হক আদা কর দো আর জব কো তকলিফ পৌঁছায় আপস কো আল্লাহ কেলে মাফ করতো ইসলাম বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার হক নষ্ট করে তার হক তুমি আদায় করে দাও আর যে তোমার সঙ্গে জুলুম করে অত্যাচার করে কষ্ট দেয় তাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও সুবাহ আল্লাহ পড়ায় হোয়াট এ বিউটিফুল ইসলাম কি সুন্দর ইসলাম কিন্তু আমরা কষ্ট পাই কখন কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন পেইন ফিল করি কখন উই হ্যাভ টু জাস্টিফাই এর ফেস্ট এটা আগে জাস্টিফাই করতে হবে দেখেন যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করি কষ্ট পায় so firstly you have to overcome the illusion and expectation from him যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে কাটাইতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এইটা ওভারকাম করতে হবে মনে রাখবেন আমাদের আশা আমাদের ভরসা সব কিছুই আমরা একজনকেই করব তিনি কে you have to put your trust on your love রবকে ভরসা করবেন আর মনে রাখবেন always keep it in your mind মাথায় রাখবেন যে দুনিয়াতে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও আমার একটু মায়া দাও আমাকে একটু ভালোবাসা দাও নো এটা আপনার জব নয় এটা আপনার দায়িত্ব নয় যে আপনি ভালোবাসা ভিকে করে বেড়াবেন না এটা আপনার দায়িত্ব নয় আপনার কাজ হচ্ছে একটা দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে মানুষের থেকে আশা মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি যে মেন্টালিটি এটা রাখা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে সব সময় দুটো হাত তুলে বলবেন আল্লাহ আয় আমার রব যেই দিন আমার মতো অধম বান্দাকে সাড়ে তিন হাত মাটির নিচে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা হবে যেদিন আমার দিন শেষ হয়ে যাবে আমার মৃত্যুর সময় চলে আসবে কবরে আমাকে রাখা হবে যেদিন কেমত কায়েম হয়ে যাবে ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এক্স্যাক্টলি ওই দিনে তুমি যদি আমার দিকে মায়ার চোখে থাকাও আমাকে তুমি ভালোবাসো আমার জন্য তুমি জান্নাতের ফায়সলা যদি করে দাও তো ফের দুনিয়া মে মুঝে কন প্যার করতা হ্যাঁ কন মুঝে প্যার নেই করতা कौन मुझे इज्जत करता है कौन मुझे इज्जत नहीं करता देखने का वक्त मेरे पास नहीं है তুমি যদি ওই দিন আমাকে ভালোবাসা দাও গুরুত্ব দাও আমার জন্য জান্নাতের ফায়সলা করে দাও দুনিয়াতে আমাকে কে ভালোবাসে কে সম্মান করে কে অসম্মান করে কে আমাকে কেয়ার করে কে আমাকে কেয়ার করে না দেখার সময় আমাদের নাই কথা বলেন ঠিক কিনা We don't have time to see that. And we don't care about it Allah যদি আমাদেরকে সেই দিন ভালোবাসা দেয় দুনিয়ার কারো ভালোবাসা আমরা চাইতে পারি so firstly you have to overcome the illusion and expectation from him কারো প্রতি অতিরিক্ত লেভেলের কোনো মায়া এবং আশা রাখা যাবে না পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার টু কেউ গুরুত্ব না দিলে যে কাজটা করবেন সেটি হচ্ছে stop feeling worthless about yourself নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করে দেন নিজেকে মূল্যহীন ভাববেন না মনে রাখবেন এভরি ওয়ান হ্যাজ পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে না নাই আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন আপনারও একটা ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব বিসর্জন দিবেন না ওয়ালাকাদ কাররামনা বানি আদম we have dignified the status of sons of Adam. আল্লাহ তালা বলছেন আমি আদম জাতকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি সুমান আল্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন এজন্য কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজের যে পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে এটাকে বিসর্জন দিবেন না and stop feeling worthless about yourself নিজেকে মূল্যহীন ভাববেন না পারা যাবে ইনশাআল্লাহ number three and that is the last point and that is very important establish yourself নিজেকে প্রতিষ্ঠিত করেন এমনভাবে কেউ যেন আপনাকে অবহেলা করার সাহসটা সাহসটা খুঁজে না পায় নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যাও যেন মানুষ আপনাকে স্যালিউট করতে বাধ্য হয় সম্মান করতে বাধ্য হয় আপনাকে অলওয়েজ মন থেকে সম্মান করতে বাধ্য হয় আপনাকে গুরুত্ব না দেওয়ার চিন্তা যেন সে করতেই না পারে এরকম একটা পজিশন হোল্ড করবেন নিজেকে প্রত্যেক সাইড থেকে স্ট্যাবলিশ করেন দুনিয়ার দিক থেকেও স্ট্যাবলিশ করেন আখরাতের দিক থেকেও স্ট্যাবলিশ করেন মনে রাখবেন যখন আপনার পজিশনটা হাই যখন আপনার জবটা হাই লেভেলের যখন আপনার সম্মান অনেক বেশি দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা establish yourself number one যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারোর প্রতি মায়া এবং আশা রাখা যাবে না দুই নাম্বার নিজেকে মূল্যহীন ভাবা যাবে না তিন নাম্বার হচ্ছে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন কেউ অবহেলা করার কোনো সাহস না পায় রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান করুক আপনারা সকলেই জোরে সরে পড়ে না আমি